ভিডিওটি আপনাদের হাসানোর জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়ালিতে নেবেন না তো চলে শুরু করতে হ্যাঁ গাঁজা খাবো মা গাঁজা খাবে বাবা সত্যি সত্যি গাঁজা খাবো মা কি মজা কি মজা আমার না গাঁজা খেতে খুব ভালো লাগে বলেন কি তুমি এখানে বসো আমি বাজার থেকে গাঁজা কিনে নিয়ে আসছি ঠিক আছে তুমি এখানে বসো মা একটু গাঁজা দাও না চেটে চেটে খাবো গাঁজা খাবে দিচ্ছি বাবা লুকিয়ে লুকিয়ে ছেলেকে গাঁজা খাওয়ানো হচ্ছে আর যেই না আমি একটু বলি বিমলের প্যাকেট কিনে দিতে অমনি মুখটা বিচির মতো পরে বলা হয় কোথায় পাবো শালা জিজু ও জিজু আমাকে একটু গাঁজা দাও না চেটে চেটে খাবো শালা গাজা খাবো ওই দেখ ওইখানে বিমল পড়ে আছে যা জর্দার সাথে গিয়ে মিশিয়ে খা সঠিক বলেছেন